আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কক্সবাজার থেকে আমি আকরামুল হক আপনারা পূর্বে দেখেছেন আমরা কক্সবাজারে অবস্থান করছি তো আজকে আমরা কক্সবাজারে কোথায় থাকবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমার অভিজ্ঞতা জানাবো আমি কোথায় ছিলাম কক্সবাজার সাধারণত থাকার জন্য ওয়ান স্টার থেকে শুরু করে ফাইভ স্টার মানের অনেক হোটেল মোটেল রয়েছে এবং কটেজও রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো থাকতে পারেন সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন লোকেশনে থাকবেন এখানে অনেকগুলো লোকেশন আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Laboni point Kolatoli point Sugandha point Inani বিচের আশপাশ সাধারণত বিচের পাশের হোটেলগুলোর ভাড়া একটু বেশি হয়ে থাকে আমরা সাধারণত কক্সবাজার আসার আগে এই বিষয়টা নিয়ে সবসময় চিন্তায় থাকি হোটেলে থাকার বিষয়টা নিয়ে সিজন বেদে কক্সবাজার হোটেলের ভাড়া টেন পার্সেন্ট থেকে শুরু করে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে হোটেল মালিকরা আমার মতো কম বাজেটের ট্যুরিস্ট যারা আছেন কম বাজেটের মধ্যে আপনারা হোটেলে থাকতে চান তারা সেক্ষেত্রে মোডের আশপাশে হোটেলগুলোতে একটু দেখতে পারেন বিশের কাছাকাছি এখানে কিছু কম দামে হোটেল আছে এগুলা যদিও কম দামে বললেও কিন্তু আসলে দেখতে কিন্তু কোনো অংশে কম না বেশি দামে হোটেলের চেয়ে এছাড়াও গুরুত্বপূর্ণ যে বিচ পয়েন্টগুলো আছে সুগন্ধা লাবণী ওই বীজগুলার হিল সাইডে যে হোটেলগুলো আছে ওগুলো তো আপনারা কম দামে পাবেন তবে পরিবেশ দিকে ভালো পাবেন কি না আমি গ্যারান্টি দিতে পারবো না আমি যে হোটেলটা ছিলাম সেটা হচ্ছে হোটেল আমিন ইন্টারন্যাশনাল ডলফিন মোড় থেকে সামান্য দুই মিনিট হেঁটে গেলে এই হোটেলটার অবস্থান এখান থেকে বীজ মাত্র দুই মিনিটের পথ যে কলাতলি বীজটা আপনারা গত পর্বে দেখেছিলেন তো বন্ধুরা চলুন আমি যে হোটেলে ছিলাম সে হোটেলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এটা হোটেল আমাদের ভিতরে অংশ আমাদের লিফ্ট আছে Door is opening. Door is closing. Going up. এটা হচ্ছে আমার রুম দুশো দুই নম্বর বন্ধুরা গতকাল কালকে আমি এই রুমে ছিলাম হোটেল আমি ইন্টারন্যাশনালের এটা একটা এসি রুম দুজন থাকার মতো ফ্যানও আছে আমি রাত্রে এখানে ছিলাম একটা ড্রেসিং টেবিল একটা টিভি একটা আলমারি আছে খুব সুন্দর একটা সিমসাম রুম এসি ডাবল রুম বলা যায় যদি আমি একা ছিলাম এখানে অনায়াসে দুজন থাকা যায় এখানে একটা ছোটো টুলও দিয়ে রাখছে ওনারা এখানে আমাকে ওনারা এক বোতল পানি এক বক্স টিস্যু আর এখানে দুইটা ব্রাশ একটা টুথপেস্ট মিনি প্যাক দুইটা শ্যাম্পু মিনি প্যাক একটা সাবান একটা টিস্যু ইনটেক দিছিল আমি ইউজ করছি এগুলো বাথরুমে একেবারে নিট অ্যান্ড ক্লিন এই পুরো রুমটার ভাড়া ওনারা আমার থেকে এক হাজার টাকা নিছে আজকে হচ্ছে বাইশে মে দুই হাজার বাইশ আপনারা যারা আসবেন এরকম হোটেল খুঁজে আসবেন দালালের খপ্পরে পড়বেন না এখানে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম প্রচুর দালাল আছে এখানে দালালরা হচ্ছে রিক্সাওয়ালারাই দালাল হোটেলে আপনাদেরকে হোটেল খুঁজে দেওয়ার কথা বলে নিয়ে যায় বুলবাল বুঝায় ওইখান থেকে ওরা কমিশন খায় আমি যদি একটা রিক্সা নিয়ে এখানে আসতাম তাহলে আমার থেকে ওরা মিনিমাম পাঁচশো টাকা বেশি রাখতে হয় ওই রিক্সাওয়ালাকে দেওয়ার জন্য আমি সেটা করি নাই এটা ডলফিন মোডের কাছেই বাস থেকে নেমে আপনি হেঁটে চলে আসতে পারবেন দুই মিনিট লাগবে সোজা এসে হাতের বায় ডলফিন বোর্ডে নেমে একটু সামনে সোজা আসলে হাতের বাঁয়ে এই হোটেলটা আপনারা যারা আসবেন অবশ্যই হোটেল খুঁজে দেখে শুনে তারপর হোটেল উঠবেন দরদাম করে যদি আমার এখানে দরদাম করা লাগে নাই এখানে ওনাদের কিছু খাবারের মেনু আছে আপনারা চাইলে ওনাদের থেকে খেতে পারেন কি কি আছে ওনাদের এখানে লিস্ট আছে হোটেল আমি ইন্টারন্যাশনালের এই ফিটে আরও কী কী জানি আছে এগুলো চাইলে আপনারা অর্ডার করলে ওটা দিয়ে যাবে এখানে আমাদের একটা টেলিফোন দিয়ে রাখছে টেলিফোনের মাধ্যমে ফোন করলে ওরা দিয়ে যায় জিরোতে ফোন করলে রিসিপশানে খুবই আরামদায়ক একটা বিছানা একটা টাওয়াল দিয়ে রাখছে গতকালকে আমি ফুল এসি ছেড়ে তারপরে কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছি